ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন আইটিভি নিউজ মানুষ দিনে কত রকমের পোস্টই না দিয়ে থাকে তবে এসব পোস্ট নিছকি পোস্ট এর জন্য কোনো অর্থ প্রাপ্তি ঘটে না সাধারণ মানুষ এসব পোস্ট থেকে কানাকড়ি না পেলেও তারকাদের একটি স্পন্সর পোস্ট কিন্তু আয় করছে কোটি টাকা চলতি বছর ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়কারী তারকাদের তালিকায় প্রথমেই রয়েছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দু সালের জুন পর্যন্ত প্রতি পোস্টে ষোলো লাখ চার হাজার ডলার আয় করে রোনালদো আছেন সবার শীর্ষে রেসলার এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসন পনেরো লাখ তেইশ হাজার ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পনেরো লাখ দশ হাজার ডলার আয় করে তৃতীয় নম্বরে আছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে আর চোদ্দ লাখ চুরানব্বই হাজার ডলার আয় করে চতুর্থ অবস্থানে আছেন মার্কিন অভিনেত্রী এবং উদ্যোক্তা কাইলি জেনার গায়িকা সেলেনা গোমেজ চোদ্দ লাখ আটষট্টি হাজার ডলার আয় করে আছেন পঞ্চম অবস্থানে এবং মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাসিয়ান এই ছয় মাসে চোদ্দ লাখ উনিশ হাজার ডলার আয় করে ষষ্ঠ অবস্থানে রয়েছেন ফুটবলের জাদুকার মেসি আছেন তালিকার সাত নম্বরে আর উনিশ নম্বরটা দখল করে আছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এই প্রথম বিশ জনের মধ্যে বেশিরভাগই হচ্ছেন গায়ক গায়িকা নয়তো নায়ক নায়িকা তবে এবছরের সেরাদের মধ্যে সাতাশ নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এবছরের তালিকায় নেই খান কিংবা আমাদের সাথেই থাকুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে